হ্যালো ইয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আদি হোসেন ডক্টর সালমানের আপনাদেরকে তো বইটি অনেকে রিকোয়েস্ট ছিল সেই জন্য আপনাদের মাঝে ফ্রি দেওয়ার চেষ্টা করছি তো লিঙ্কটি কপি করলাম সর্বপ্রথম একটা কথা বলে রাখি আমি যেভাবে ফ্রি বই দিচ্ছি বা আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি সেজন্য অনেকেরই রাগ হয় এই কারণে আমি একটা ফেসবুক পেজ খুলেছি এবং এই পেজের সঙ্গে আপনারা সবাই যুক্ত থাকবেন লাইক করে তো সর্বোপরি একটা কথা বলে থাকি এই মন মানসিকতা থেকে আপনারা বুঝতেই পাচ্ছেন আমার কাছ থেকে আপনারা যদি কোনো কিছু টাকা দিয়ে কিনেন সেক্ষেত্রে কতটুকু লাভ হতে পারে আমি এখানে প্রায় সাতশো বই আমি দুই হাজার টাকার বিনিময়ে দেওয়ার চেষ্টা করছি বিশে জুন থেকে পাঁচই জুলাই আর বেশ কিছুদিন সময় নেই কিছুদিন সময় আছে এর মধ্যে আপনারা যারা নেবেন তারা খুব দ্রুত নিয়ে নিন সবাই ভালো তুমি সুস্থ থাকবেন আমি এই লিঙ্কটি কপি করেছি এবার লিঙ্কটি আমি আপনাদের মাঝে দিচ্ছি এখানে এই লিঙ্কটিতে আপনারা ইন্টারপ্রেস করবেন কষ্ট করে লিখবেন ব্রাউজারে তারপর আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ডাউনলোড শুরু হয়ে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম